আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন আরও একশো দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব জানিয়েছেন আগামী বাইশে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে নতুন ঘর হস্তান্তর করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানিয়েছেন আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে তিয়াত্তরটি রত্নাপালং ইউনিয়নে দশটি হলদিয়াপালং ইউনিয়নে সাতটি ও পালংখালী ইউনিয়নে দশটি নতুন ঘরসহ খাসজমি বরাদ্দের জন্য চূড়ান্ত করা হয়েছে উখিয়া উপজেলায় প্রথম পর্যায়ে একশোটি দ্বিতীয় পর্যায়ে পঁয়তাল্লিশটি তৃতীয় পর্যায়ে দুশো তেষট্টিটি সহ মোট চারশো আটটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে মহেশখালীর হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয় ও হোয়ানক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে ক্লাসে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক নিজস্ব অর্থায়নে বাইসাইকেলগুলো প্রদান করেন গতকাল প্রতিষ্ঠান দুটির বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন হোয়ানো কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম উখিয়া উপজেলার রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুনোমান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার অনুষ্ঠানে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ বক্তব্য রাখেন পরে বিদায়ী শিক্ষক ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি ডিগ্রিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের মুখতার আহমদ মিলনায়তনে রবিবার রাতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এতে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শামসুদ্দিন শিশির বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয় মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ঘোনা পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দশটি বসতি পরিদর্শন করেছেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত বসতি পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত আঠারোই মার্চ দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মরহুম শিকদার মিয়া ও রাজা মিয়ার সন্তানদের দশটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় পরিদর্শনকালে সাংসদ আশিকুল্লা রফিক ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপছুরি মোটরসাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ গত আঠারোই মার্চ রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল